মা <laughs> তো কি অবস্থা দর্শক ভাইয়েরা আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আজকে আমি হাজির হইলাম তো বন্ধুরা আজকে আমি অস্থির বাঙালির অস্থির কিছু নাচ নিয়ে আসলাম যেটা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না তো এই ভিডিওটি খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথমে আপনি এই মির্কি ডান্সারকে দেখুন প্রথমে তো ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিল কিন্তু জানা নেই হঠাৎ এনার মধ্যে কোন আত্মা প্রবেশ করলো তারপর সে মির্কি ডান্স শুরু করে দেয় কি এই চাচার নাচটা দেখুন আসলে চাচা কোনো মিউজিক বা গানের তালে নাচছে নাই ইনি পুলিশের সাইডেনের তালে নাচছে वाह क्या सीन है वाह क्या सीन है এই চাচা বুঝতে পারছিল না যে সে কি ডান্স করবে সেই জন্য একটা গানে তার যত রকম ডান্স জানা ছিল সব রকমই ডান্স করে দেখালো নেশাখরদের ডান্স একটু আলাদা রকমেরই হয়ে থাকে তো এই নেশাখরের কাণ্ডটা দেখুন যে সে এত নেশা করেছে যে তার মনেই নেই সে চেয়ারে বসেছিল এবারে এই নেশাখোরকে দেখুন সে পুতুলের সাথে এমনভাবে নাচছে যেন সেটা পুতুল নয় তার গার্লফ্রেন্ড बसंती इन कुत्तों के सामने मत नाचना तुम्हारे लिए चलो ठुमका लगा दो हमारे लिए प्यार करती हो तो खुल के बताओ भागोगी बोलो सीधा कार लेके आए कैसा लगा मेरा मजाक এখানে দেখতাছেন যে সবাই নিজের মতো ডান্স করতেছে কিন্তু এই ছেলেটির কাণ্ড দেখুন करना चाहती ग्राइंड मैं भी बैठा मस्त तो फिर आग लगी बस्ती में baby I you fine sip करूँ वाइन तू तो इतनी हॉट है এই ভাইটি নাচতে নাচতে হাঁটা হাঁটা কেড়ে ডান্স দিল দেখুন music. বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে